হাড় ক্ষয় নিয়ে যখন কোনো রোগী আসে আপনার কাছে প্রথমত তার উপসর্গগুলা কি বলে এবং লক্ষণ কি কি প্রকাশ পায় আপনাকে ধন্যবাদ আসলে হাড় ক্ষয় রোগ এটা যে কোনো বয়সে হতে পারে কিন্তু সাধারণত বয়বৃদ্ধ যারা যাদের বয়স চল্লিশের উপরে তাদের এই এই রোগটা কমন যেটা আমরা বলি আর্থ্রাইটিস রোগ তো আর্থ্রাইটিস রোগের অন্যান্য বয়সে হতে পারে যেমন বাচ্চাদের হতে পারে বা মধ্য বয়সে হতে পারে কমন আমরা যে রুগীগুলো পেয়ে থাকি যেটা হাড় ক্ষয় বোঝা যায় প্রথমত যেমন হাঁটু ব্যথা তারপরে হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা হবে ব্যথাটা একটু জ্বালা পোড়া টাইপের হতে পারে বা মুভমেন্ট করলে হাঁটা চলাফেরা করলে ঘাড় ব্যথা কোমর ব্যথা বা ব্যথাটা বেড়ে যায় বা স্পেসিফিক কোনো একটা জোড়া যেমন হিপ জয়েন্ট হোক হাঁটু হোক অ্যাঙ্কেল হোক গোড়ালির জোড়া হোক বা হাতের জোড়া হোক যখন সে মুভ করলে বা নাড়াচাড়া করতে গেলে বা কাজ করতে গেলে তার ব্যথা বেড়ে যায় বা মুভ করতে গেলে কষ্ট হয় তাহলে প্রাইমারি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আর্থ্রাইটিস বা কোনো হাড় ক্ষয় রোগের সমস্যা হতে পারে কমন যদি সেটা স্ট্রাকচারাল হয় বা জয়েন্টে হয় ব্যথা কিন্তু সবসময় যে জোড়ার মধ্যে হবে তা না ব্যথা মাসেল হতে পারে স্কিনে হতে পারে বা অন্যান্য সফট টিস্যুগুলোতে হতে পারে বা রেফার টাইপ পেন হতে পারে কিন্তু যখন জয়েন্ট ক্ষয় হয় তখন ওই যেই জোড়াটা ক্ষয় হয় বা হতে পারে সারা শরীরের জোড়া ক্ষয় হতে পারে স্পেসিফিক হাঁটু ক্ষয় অনেক সময় বলে থাকে যে আমার জয়েন্টে পেইন আছে হয়তো স্পেসিফিক কিছু জয়েন্টের কথা বলল আবার সারা শরীরে হাড়ে পেইন আছে পেইন থাকতে পারে মাংসপেশিতে পেইন আছে সেটা কেন হয় হ্যাঁ সেটা হাড় ক্ষয় রোগে হতে পারে যখন হাড় ক্ষয় হয় তখন জোড়াতে যেমন সমস্যা হয় তো জোড়াটা তো বাইন্ডিং লিগামেন্ট আছে সফট টিস্যু আছে মাসেলস আছে তখন ওই প্রদাহটার কারণে চারপাশের মাসেলসগুলো অনেক কারণে আপনার স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় জয়েন্টের স্ট্রাকচার খিচে আসে আমরা যেটা বলি তো যখন খিচে আসে তখন কিন্তু ওই মাসেল পেইন হয় অন্যান্য যে যেটা বলছেন আপনি জি মাংসপেশির ব্যথা হতে পারে নার্ভের পেইন হতে পারে মানে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত মানে শরীরের যদি কোনো জোড়া কোনো কারণে ক্ষয় হয় সেটা যে কোনো ডিজিজ প্রসেস থেকে হোক না কেন সে জোড়াটা তো তো সমস্যা হবেই নট অনলি যে আপনার ব্যথা হবে তা না জোড়াতে ধরেন অনেক সময় আনপ্লেজেন্ট পারসেপশন হতে পারে যে অসহনীয় একটা অনুভূতি হচ্ছে বা ক্রিকিং টাইপের মানে ব্যথা না কিন্তু একটা অস্বস্তি অস্বস্তি সেটাও এক ধরনের ব্যথা ব্যথা তারপরে হচ্ছে আপনার ক্রেকিং মনে হবে যে ভিতরে একটা আওয়াজ হচ্ছে রোগী অনেক সময় বলে যে আমার জোড়ায় কটকট করে হ্যাঁ আওয়াজ হয় তারপরে জ্বালা পোড়া টাইপের সমস্যা হতে পারে জোড়া অনেক সময় কালার চেঞ্জ হয়ে যেতে পারে ধরেন ডান হাঁটুটা ভালো বাম হাঁটুটা তার কালার চেঞ্জ ওখানে লাল আচ্ছা। হয়ে গিয়েছে বা কিছুটা ব্ল্যাকিশ চেঞ্জ মানে ওনার যে স্কিনের যে কালারটা সেটা অরিজিনালি আর নাই তারপরে হয়ে জোড়া ফুলে যেতে পারে অনেক সময় মানে খুব বেশি সোয়েলিং হয়ে যেতে পারে তারপরে জোড়া যেটা আমরা বলি ফাংশনাল এসি মানে একটা জোড়ার যে যে ফাংশন জয়েন্টের যে কাজ সে কাজটা সে হারিয়ে ফেলতে পারে ওই জোড়া সে তখন ধরেন আমরা হাঁটু ভেঙে কি করি বসতে পারি নিচে তাহলে হাঁটুটা ফোল্ড হয় তো রুগী যখন হাঁটু ফোল্ড করতে যায় তার কাছে মনে হয় যে এটা ফোল্ড করতে পারতেছে না সে সে ব্যথার কথা নাও বলতে পারবে পারে বাট তার কাছে এটা ফোল্ড করা তার দ্বারা আর সম্ভব না তাহলে ফোল্ডিং যে ফাংশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো জয়েন্টের ক্ষয় আপনার অনেক কারণ হতে পারে ধরেন বয়সজনিত যেটা আমরা বলছি এইজিং প্রসেসজনিত আর ডিজেনারেটিভ চেঞ্জ সাধারণত ফর্টি আফ এটা হয় এবং স্পেশালি মহিলাদের আগে হয় ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স তারপরে হচ্ছে বিভিন্ন খাবারের ইনসাফিসিয়েন্সি আপনি জানেন বাংলাদেশে সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে যেটা ডি হাড় ও জোড়ার পুষ্টি সাধনে বা গঠনে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে অন্যান্য মিনারেলসগুলোর ঘাটতি আছে যেমন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এগুলা ঘাটতি আছে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে এই সমস্ত কিছু ঘাটতির কারণেও ব্যথা হতে পারে আমরা আবারও এই প্রসঙ্গে ফিরবো একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি দিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো দর্শক কথা বলার সময়ে টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি একটু জোরে বলুন খুব আস্তে শোনা হ্যাঁ, যাচ্ছে আমার আসলে যে ডাক্তার কাছে একটা প্রশ্ন ছিল আমার প্রশ্ন হলো আমার আসলে অনেকদিন যাবত আজকে এক থেকে দেড় বছর যাবতই কোমরে প্রচন্ড ব্যথা করতেছে মানে এই ব্যথা করে আমার থাকে না আমার মাঝে মাঝে ব্যথা করে আবার না মানে এটা কি কারণে হয় বা এটার জন্য কি করা দরকার আমাদের বিষয়ে একটু জানা বয়স কত আপনার বয়স কত আমার বয়স উনত্রিশ তিরিশ এরকম আপনি কি করেন পেশা কি আমার পেশা আমি এখন স্টুডেন্ট আছি আমি এখনো পড়াশোনায় উঠতেছি কারণ আছে আচ্ছা। আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো জন্য দুই তিন বছর পড়াশোনায় উঠতে পারিনি কি জাতীয় অসুস্থ ছিল সেটা জি মাঝখানে যে অসুস্থতা ছিলেন সেটা কি জাতীয় হ্যাঁ আমার হসপিটাল ছিল বলতে আসলে আমার ওই একটা পায়ে আমি অ্যাক্সিডেন্টের কারণে আপনার অনেকদিন ধরে অ্যাক্সিডেন্ট করেছিলেন আচ্ছা আপনার এই কোমরের ব্যথাটা কি কোমরেই থাকে নাকি মাঝে মাঝে পায়ের দিকে চলে যায় বা পিঠের দিকে উঠে আর চলাফেরা করলে কি ব্যথা বাড়ে চলাচল করলে ব্যথা মানে এটা পায়ে নামে না উপর দিকে জানে না এটা কোমরের আশেপাশেই সবসময় থাকে টুকটাক আপনার শুইলে বা শোয়াতে উঠলে একটু ব্যথা করে আর হয়তো আমাদের ক্ষমতা একটু বেশি একটু বেশি শুইলে আবার একটু বেশি ব্যথা করে এই আর ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার সমস্যাটা টোটালি একটা মেকানিক্যাল সমস্যা যেটা আমরা বলছিলাম যে অনেক সময় হাড় জোড়া ক্ষয় হয় বা বিভিন্ন সমস্যা দেখা দেয় ভিটামিন মিনারেলের সমস্যা হয় অনেক সময় যেমন ভিটামিন ডি এর সমস্যা থেকে হতে পারে তারপরে হচ্ছে যেমন শোয়ার সমস্যা থেকে হতে পারে তো ওনার সমস্যাটা আমার কাছে বড় কিছু মনে হয় না আপনি কিছুদিন ভিটামিন ডি ইনজেকশান কিনতে পাওয়া যায় ভিটামিন ডি দুই লাখ বা তিন লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা এরকম দশটা ইনজেকশান খান আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন কিছু ব্যায়াম দিয়েছি কোমর ব্যথার ওই ব্যায়ামগুলো আপনি করেন আর স্টুডেন্ট মানুষ খেলাধুলা করার চেষ্টা করবেন নিয়মিত চলাফেরা হাঁটা চলাফেরা খেলাধুলা এগুলা মানে প্রতিনিয়ত হালকা করে নিয়মিত করবেন এই সমস্যা চলে যাবে এটা বড় কোনো সমস্যা না আমরা কথা বলছিলাম যে বিভিন্ন খাদ্য উপাদানের অভাব হলে আমাদের ব্যথা হতে পারে কিছু ডিজিজ আছে যেমন একটা ডিজিজ আছে মাল্টিপল স্ক্লেরোসিস এটাতে কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং যাদের হয়ে থাকে তারা এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ, এটা আসলে নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার এটা অনেক কারণ মানে একজাক্ট কারণটা আসলে বলা যায় না তবে অনেক সময় বলা হয় যে অটোইমিউন রেসপন্স থেকে হতে পারে তো সেই ক্ষেত্রে তার শারীরিক ডিজেবিলিটি আসতে পারে পঙ্গুত্ব আস্তে আস্তে কর্মহীন হয়ে পড়তে পারে তো যে কোনো ব্যথা বেদনা বলেন বা শারীরিক সমস্যা হলে কিন্তু মানসিক সমস্যাটা হয় আর রোগের মানে এমন মানুষ দেখা গেছে যে এত হাসি খুশি তার জীবনের একটা সময় এত উচ্ছল সে ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে এই রোগটা হওয়ার পরে একেবারেই ভেঙে পড়েছেন বা চলাফেরাও তো করতে পারছেন হ্যাঁ, না হ্যাঁ পারছেন না যেহেতু চলাফেরা করতে পারছেন না এজন্য মানসিকভাবেও আরো ডিপ্রেসড হয় আর এমনিতেও যে কোনো শারীরিক সমস্যা হলে ছোট সমস্যা হোক ধরেন একটা সামান্য সর্দি জ্বর হলেও মানুষ কিন্তু ডিপ্রেশনে পড়ে আর যেহেতু মাল্টিপল স্ক্লেরোসিস এটা অবশ্যই একটা বড় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সো এবং এটার কিউরেবল বা ট্রিটমেন্টটা মানে এরকম না যে খুব ড্রামাটিক রেজাল্ট আসে হ্যাঁ খুব স্লো প্রসেস রোগও স্লো প্রসেসে আগায় আস্তে আস্তে এবং রুগীর দীর্ঘমেয়াদী বিভিন্ন থেরাপি নেওয়া লাগে ওষুধ খেতে হয় এবং দেখা যায় যে প্রগনোসিস ইজ নট গুড মানে রোগের প্রগনোসিসটা ভালো না তো যার মানে, কারণে যে প্রগনোসিস বলতে আমরা বুঝি যে ট্রিটমেন্ট করা হচ্ছে তারপরে যে হ্যাঁ, হ্যাঁ ভবিষ্যৎ উন্নতি হওয়ার চান্স খুব কম থাকে আর কি তো যার কারণে ওনারা ডিপ্রেশনে পড়ে তো এই রোগীদেরকে আসলে আমরা ডিপ্রেশনে না গিয়ে যদি আমরা সাইকোলজিক্যাল থেরাপি দিতে পারি ফিজিক্যাল থেরাপি করাতে পারি এক্সারসাইজ করাতে পারি তাদের জন্য ফিজিক্যাল থেরাপিটা আসলেই খুবই ইম্পর্টেন্ট আমরা এই প্রসঙ্গে আসব একজন দর্শক অপেক্ষায় আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন সংক্ষেপে প্রশ্নটি ভলিউম বলছি আমি হ্যাঁ, করিমগঞ্জ জি আমরা সবাই শুনতে পাচ্ছি আমি করিমগঞ্জ আমি একজন শিক্ষক হাই স্কুলের আমি অনেকদিন আগে ব্যথা পাইছিলাম বাচ্চা বলতে আমার প্যারালাইসিস ছিল মতো আমি লেবিডে চিকিৎসা নিয়েছিলাম অধ্যাপক হাবিবুর রহমান স্যারে আমি ভালো ছিল ভালো এখন আমার প্রবলেম রইল আমি জুতা ভালো জুতা পরতে একটু একটু হালকা ওজন জুতা পরে হাঁটতে আমার ব্যথা বা এরকম অনুভব হয় আর প্রায় সময় আমি যেরকম দম বন্ধ হয় এমন এমন মনে হয় ব্যথা হয় কোথায় আপনার শরীরের ডান দুটো আমি হাঁটলে রক যেরকম আপনার আমারে যেরকম কোমর ব্যথা আছে করলে এমন এরকম ধরনের অনুভব হয় পাশাপাশি কি কোমর ব্যথা হয় না কোমর ব্যথাটা খুব একটা না কোমর ব্যথাটা আপনি চেক দিয়ে যে ব্যায়ামটা শিয়া দিচ্ছি ব্যায়ামটা করলে আবার ছাড়ে দেয় আচ্ছা যে ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার আগে অ্যাক্সিডেন্ট থেকে ওনার সমস্যা এখন পায়ে ব্যথা হয় টান টেনে ধরে রোগ উনি বলছে কিছুটা শ্বাসকষ্ট জাতীয় সমস্যা হয় তো এই ক্ষেত্রে আপনি ডাক্তার সাহেব যে ব্যায়ামগুলো শিখেছে সেগুলো আপনি কন্টিনিউ করেন আর সবসময় নরম জুতা পায়ে দিবেন আমরা সব রুগীদেরকে বলছি জুতা কেনার সময় অবশ্যই জুতার যে সোলটা বা যেটা তলা আমরা বলি সেটা যেন আপনার পায়ের সাথে যে অংশটা লাগানো উপরের অংশটা যেন সফট হয় জুতাটা সফট কিনবেন খালি পায়ে হাঁটবেন না এবং লাইট সফট জুতা কিন লাইট মানে পাতলা সফট জুতা কিনবেন এটা হচ্ছে আপনার একটা ভালো জুতা না হলে পায়ের তলা বিভিন্ন সমস্যা হবে কোমর ব্যথা হতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে দেখবেন কোমরের পায়ের ওগুলো আপনি করেন এবং বুকের শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ আমরা বলি চেস্ট ফিজিও এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই ব্যায়ামগুলো আপনি করেন করলে এই যে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে ধরেন টানা প্রতিদিন সকাল বিকাল যদি পাঁচ ছয় মিনিট করে করেন অনেক সময় আস্তে আস্তে আস্তে আস্তে এটা কমে আসবে আর এই সকল ক্ষেত্রে বিভিন্ন থেরাপি অনেক কার্যকরী তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বাদ ব্যথা চিকিৎসককে দেখিয়ে থেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে এক সময়ের একজন উচ্ছল মানুষ তিনি হয়তো হঠাৎ করে মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হলেন একেবারে তার লাইফটা আসলে খুব মেজারেবল হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে মানসিকভাবে বুস্ট আপ করা প্লাস হচ্ছে ফিজিওথেরাপি যদি তাকে দেয়া হয় কতদিন ধরে দিতে হবে এবং রেজাল্টটা কেমন আসে ধন্যবাদ আপনাকে এই জাতীয় যত ডিজিজ আছে যেমন এমএনডি আমরা বলি মোটর নিউরন ডিজিজ বা মাসেল ডিজিজ মায়োপ্যাথি বা প্রগ্রেসিভ এনি ডিসঅর্ডার অনেক অনেক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে অনেক ইভেন কি অর্থোপেডিক্যাল কন্ডিশন আছে যেগুলা প্রগ্রেসিভ হ্যাঁ রোগগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে ডে বাই ডে তো এই রোগগুলার আসলে ট্রিটমেন্ট কি এই রোগগুলার একমাত্রই ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন আপনি ফিজিক্যাল বলেন মেন্টাল বলেন যে কোনো কিছু যদি অ্যাচিভ করতে চান বা রোগ থেকে তাকে বা বের করে আনতে চান তাহলে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে বিভিন্ন থেরাপি করতে হবে ফিজিক্যাল থেরাপি করাতে হবে এবং পাশাপাশি রুগীকে রিক্রিয়েশনাল বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করাতে হবে যেমন তাকে খেলা দেখানো খেলা বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সামাজিক অ্যাক্টিভিটিসে মুভমেন্টে যাওয়া কোথা থেকে বলছেন জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন আমি তারাবানু গাজীপুর থেকে বলছি জি বলেন তারাবানু আমরা শুনতে পাচ্ছি সমস্যা বলেন আমার হাড় ক্ষয় রোগ মেরুদণ্ডের হাড় ক্ষয় এখন পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে বলেন জয়াতে টিউমার হচ্ছে হয়েছে ওটা ডক্টর অপারেশন করতে বলছে এখন কি ওই মেরুদণ্ডে যে ইনজেকশন দেয় ওটা কি হাড় ক্ষয় রোগের মাঝখানে দেওয়া যাবে বয়স কত আপনার চল্লিশ একচল্লিশ আচ্ছা আপনার শারীরিক সমস্যাটা কি আপনি কি কষ্ট পান সেটা বলেন ওই টিউমার যে হয়েছে ওটা সমস্যা হচ্ছে আর কি ওটার জন্য অন্য অসুবিধা হচ্ছে টিউমার কি মেরুদণ্ডে হয়েছে মেরুদণ্ডে না না কোথায় টিউমারটা জরায়ুতে হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জি ধন্যবাদ বোন আমি উত্তর দিচ্ছি ওনার জরায়ু টিউমার সেটা অ্যানাদার ডিজিজ অ্যানাদার রোগ আরেকটা হচ্ছে ওনার হাড় ক্ষয় মেরুদণ্ডে ডাক্তার সাহেব বলেছে মেরুদণ্ডে ইনজেকশন দিতে হবে উনি হয়তো স্পাইনাল অ্যানাস্থেশিয়ার কথা জানতে যাচ্ছেন যে সেটা ইপিডুরালের কথা আচ্ছা। বলতে পারছে এটা আর কি হ্যাঁ হতে পারে আপনি যেটা বলছেন সেটাও হতে পারে যেহেতু আবার হাড় ক্ষয় ইস্যু আছে তো হাড় ক্ষয়ের জন্য মেরুদণ্ডে কোনো ইনজেকশন সাধারণত দেওয়া হয় না এটা আপনাকে একটু ক্লিয়ার করি হয়তোবা ডাক্তার সাহেব আপনার ওই জরায়ুর অপারেশন করার জন্য স্পাইনাল বা মেরুদণ্ডে ইঞ্জেকশন দিতে পারে সেটা করতে পারেন উনি ডাক্তার সাহেবরা তাতে কোনো আপনার ক্ষতি হবে না আপনি করেন আর হাড় ক্ষয় রোগের জন্য আমরা বিভিন্ন টেস্ট করি যেমন বিএমডি একটা টেস্ট আছে বোন মাস ডেন্সিটি টেস্ট বা এক্স রে ফিল্ম দেখলেও আমরা বুঝতে পাই পারি বা সিটি স্ক্যান অলসো ইন্ডিকেট যে আপনার হাড় ক্ষয় আছে কিনা তো হাড় ক্ষয়ের যদি উপসর্গ না থাকে ধরেন আপনার ব্যথা নাই কোনো সমস্যা নাই সো নিজে নিজে হাড় ক্ষয় বার করার কোনো প্রয়োজন নেই তো আমার মনে হয় আপনি জরায়ের চিকিৎসা করেন আর যদি হাড় ক্ষয়ে থাকেও সেই ক্ষেত্রে আপনাকে একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনে কি কারণে হচ্ছে সেটা কি আপনার বয়সজনিত বা খাবার থেকে হচ্ছে বা অন্য কোনো রোগ বা বিভিন্ন ডিজিজ থেকে হচ্ছে ওই কারণ নির্ধারণ করে চিকিৎসা করতে হবে তবে vitamin D magnesium glucosamine hyaluronic acid বিভিন্ন সাপ্লিমেন্ট আছে যেগুলা হাড় ও জোড়া ক্ষয় রোধে প্রিভেনশন করে এবং কিছু খাবার আছে দুধ ও দুগ্ধজাত খাবার সূর্যের আলো হ্যাঁ সকালবেলার আলো এই রোদের রোদ এগুলা এবং সিজনাল যে সবজি শাক সবজি এগুলা আমাদের হাড় ও জোড়া ক্ষয়ে প্রিভেনশনে হেল্প করে পাশাপাশি এক্সারসাইজ মুভমেন্ট হাঁটা চলা ফেরা এগুলো প্রিভেনশনে হেল্প করে তো আপনাকে লাইফস্টাইল চেঞ্জ খাবার চেঞ্জ বা আপনার সাথে যদি মিলে যায় ওভাবে করেন আর যদি উনি অপারেশনের জন্য স্পাইনাল দিতে চায় অবশ্যই দিতে পারেন এটা নিয়ে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা। ফোনটি নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি স্যার আমি ডাইয়া দানমুড়ি থেকে বলছি জি স্যার আমি পড়ে গেছিলাম পড়ে গিয়া ওই সারের লগে বাইয়া এই গাড়ে আঘাত পাইছিলাম পাওয়ার পরে তখন আর কিছু হয় নাই দুই মাস পর দিয়ে গাড় ব্যথা করে পরের পর আস্তে আস্তে আস্তে আস্তে শরীর মানে দুর্বল হয়ে যায় তখন আমি মনে করেন তখন হাঁটাচলা করছি দৌড়াদৌড়ি করছি কাম করছি না এখন আস্তে আস্তে মানে বাম বাম পাশটা মানে আমার ঝিনঝিন করে পুরো শরীর বডি ঝিনঝিন করে এবং রাতে ঘুমাইলে পাগুলি শিশির করে বয়স কত আমি হারতে পারি না বাউন্ন বা হাঁটতে পারে না তো ডাক্তার দেখান নাই এটার জন্য হ্যাঁ, হ্যাঁ, কি বলছে ডাক্তার সাহেব বলছে যে এটা আর ভালো হইব না আমি কি করতে হইব কয় হুইল চেয়ার লাগবো বয়সে এখন কি আপনি হাঁটতে পারেন বর্তমানে ওই ধরে ধরে কারো সাপোর্ট নিয়ে হাঁটতে পারি কিন্তু একা হাঁটতে পারি না ব্যথা আছে শরীরে আগে ব্যথা ছিল মনে করি একটু রেস্ট আসলাম তো ব্যথাটা কমে গেছে হাত দাঁড়াইলেই ব্যথা করে জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার এমআরআই হ্যাঁ। ছবি দেখতে হবে এমআরআই না দেখলে বোঝা যাবে না জি আসলে পোস্ট অনেক সময় মানে মাইলোপ্যাথিক চেঞ্জ আসে হ্যাঁ স্পাইনাল কর্ড কম্প্রেশন থেকে হতে পারে আস্তে আস্তে চেঞ্জ আসে তখন অত নার্ভগুলো ওকেজ হয়ে আসে সেটা হতে পারে কিন্তু উনি তো এখনো মানে হাঁটতে পারে ধরে হোক বা আস্তে আস্তে তো খারাপ হচ্ছে কিন্তু আমরা যদি আগেই ওনাকে বলি আপনি হুইল নিয়ে নেন মানে জিনিসটা আমার কাছে বোধগম্য না আর কি মানে ব্যাপারটা ওনাকে রিহাবিলিটেশন করতে হবে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আপনি একজন বাদ ব্যথা পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপি চিকিৎসার প্রয়োজন এগুলো আপনাকে করতে হবে এবং ও যদি প্রয়োজন হয় সার্জনের অপিনিয়নও নেওয়া লাগতে পারে কারণ ওই এমআরআইটা না দেখে আমি বলতে পারবো না আসলে আপনার কি সমস্যা আছে তবে আপনাকে হুইল চেয়ার নেওয়া বা শুয়ে থাকা ওটাই হবে ভবিষ্যৎ আমি যদি ভবিষ্যৎ জানি আর একটা মানুষের তাহলে তো আমি অনেক অদৃশ্য জিনিসও জানি ঠিক না ব্যাপারটা এরকম না কিন্তু আমরা চিকিৎসকরা রুগীদেরকে এমন কোনো কথা বলার কোনো উচিত হবে না যেটা আমি জানি না আসলে আপনার চিকিৎসা করলে আপনি ভালো তো হয়ে যেতে পারেন কেন আপনাকে হুইলচেয়ার নিতে হবে তো আমার মনে আপনি বেটার রিহ্যাবিলিটেশন বাদ ব্যথা চিকিৎসককে দেখান ট্রাই করেন হ্যাঁ জীবনটা তো আগে আগে তো নিজে সুস্থ থাকতে হবে চেষ্টা করেন ওই কারো কথায় প্ররোচিত হয়ে সব আশা ছেড়ে দিয়ে আপনি হুইলচেয়ার আগে নিয়ে নেওয়ার কোনো দরকার নেই আমরা আবারও আলোচনায় ফিরব এবং দর্শকদের প্রশ্ন নেব উত্তর দেব একটা বিরতি সময় হয়ে গিয়েছে আচ্ছা। প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার স্ক্রলে তো আমাদের ফোন নাম্বার আছে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে অনেক ধরনের ডিজিজ আছে যেগুলোতে দেখা যায় যে আমরা বাদ ব্যথা মানে ব্যথা সংক্রান্ত বা প্যারালাইসিস অনেক সময় হয়ে যাচ্ছে আমরা সেটাকে ওভারকাম করতে পারছি না কিন্তু রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ওভারকাম করা সম্ভব মাল্টিপল স্ক্লেরোসিস সম্পর্কে আমরা কথা বলেছি আর একটা আছে ডিজিজ মায়াস্থেনিয়া গ্রেভিস সেই ক্ষেত্রে কিন্তু মাংসপেশি খুবই দুর্বল হয়ে যায় এবং ওনারাও কিন্তু খুব কষ্ট পান তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে এই জাতীয় যত বলছিলাম যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা ডিসেবিলিটিস বা শারীরিক অক্ষমতা হয় এই রোগগুলোতে তো এগুলার মূলত ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন ট্রিটমেন্ট এবং আমরা দেখছি যে সারা ওয়ার্ল্ডে এতই রিসার্চ হচ্ছে সব রোগগুলা নিয়ে নট অনলি যে মেডিকেশন বিভিন্ন থেরাপি রিসার্চ হচ্ছে এক্সারসাইজ রিসার্চ হচ্ছে আমরা এই সকল রুগীকে বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিই যেমন চেঞ্জ হচ্ছে স্টিমুলেশনের ফ্রিকুয়েন্সি চেঞ্জ দিয়ে দিয়ে যে আমরা কোন ফ্রিকোয়েন্সি তার জন্য বেটার রেজাল্ট আসে সেটা আমরা দেখি আমরা অতীতে দেখেছি রুগীগুলা ধরেন লাইফ লাইফ স্পানটা কমে যায় ধরেন একটা রোগ হওয়ার পাঁচ ছয় দশ বছরের মধ্যে মারা যায় রুগী বা আস্তে আস্তে টোটালি বিছনায় পড়ে যায় ডিজেবল হয়ে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে কিন্তু এখন সেটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে এখন ধরেন সেটা পনেরো বিশ পঁচিশ বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায় এটা চিকিৎসা বিজ্ঞানের কল্যাণ কারণটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক আমরা বিভিন্ন থেরাপি বিভিন্ন ইন্টারভেনশন দিয়ে থাকি রুগীগুলোকে এরপরে হচ্ছে রুগীর ওই যা বলছিলেন আপনি সাইকোলজিক্যাল একটা ড্রাইভ দিতে হয় রুগীকে মোটিভেশন এই রুগীগুলা যদি আমি ওই যে আগে রুগীর মতো বলে দিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাকে হুইলচেয়ার নিয়ে নিতে হবে তা রুগী কিন্তু ওইখানেই সাইকোলজিক্যালি শেষ সে আর হুইলচেয়ার পরের দিনই নেওয়া শুরু করে দিবে কিন্তু তাকে বলা উচিত যে যদি তুমি ঠিকমতো এক্সারসাইজ না করো থেরাপি না নেও ঠিকমতো ওষুধ না ইয়ে করো লাইফস্টাইল মেনটেন না করো তাহলে তোমাকে এটা হতে হবে তাহলে রুগী নিজের থেকে ট্রাই করবে ঠিক না রুগী সচেতন হবে রুগীর আত্মীয় স্বজন সচেতন হবে যেন সে একটা ভালো লাইফ পায় আমরা কেউ অমর না যে আমরা বেঁচে থাকবো বছরের পর বছর তা কিন্তু সম্ভব না কিন্তু মানে যতদিন আমরা বাঁচবো একটা কোয়ালিটি লাইফ যেন লিড করা যায় সেটা কিন্তু সবারই কাম্য যে অ্যাটলিস্ট যেন অন্যের মুখাপেক্ষী হয়ে তাকে চলতে না হয় না হয় এবং বাংলাদেশের গড় আয়ু আমরা এখন একাত্তর উপরে সো আমরা অন্তত একাত্তর আশা করতে পারি যে বাংলাদেশের মানুষের যে একটা বেসিক গড়াই এখন এই রোগগুলো যখন হয় তখন ধরেন বিশ তিরিশ বছরে দেখা দিলে হয়তো সে পাঁচ ছয় সাত আট বছরে সে আরও খারাপ হয়ে যেতে পারে তো যদি আমরা রিহ্যাবিলিটেশন করতে পারি অন্তত রোগটা প্রগ্রেস অফ ডিজিজ বা প্রগ্রেশনটা কিন্তু আমরা স্টপ করতে পারি বা কমাতে পারি রিগ্রেশন এটা যেন কমে আসে যেন সে আস্তে আস্তে খারাপ হচ্ছিল সেটা কমে আসবে তো এই জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দরকার এবং রোগী জানেন আসলে কোথায় যেতে হবে এটার মূল ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন কিছু ওষুধ থাকতে পারে যেমন যেমন যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মায়াস্থেনিয়া গ্র্যাভিস যাদের আছে তারা তো একজন নিশ্চয়ই একজন নিউরোলজিস্টকে দেখাচ্ছেন তার আন্ডারে ট্রিটমেন্ট করছেন কিন্তু হয়তোবা অতটা পুনর্বাসন সম্পর্কে আইডিয়া নেই হচ্ছে না বা খুব একটা তার ভালো হচ্ছে না ডিজিজটা খুব একটা ভালো প্রোগ্রেস আমরা যেটা বলি প্রগনোসিস ভালো সেটা কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে তার কি করা উচিত আসলে জানতে হবে একটা কথা আছে না বাঁচতে হলে জানতে হবে প্রত্যেকটা জিনিসে আপনাকে জানতে হবে আর এখন তো পৃথিবী খুব সহজ আপনি এনি নলেজ সেটা আপনি ইঞ্জিনিয়ারিং বলেন ডাক্তারি বলেন ধর্মীয় বলেন আপনি অনায়াসে পাচ্ছেন ঠিক না এবং অ্যাপ্রোপ্রিয়েট নলেজটি আপনি পাচ্ছেন তো সেই ক্ষেত্রে রুগীদেরকেও জানতে হবে এই যে সোশ্যাল মিডিয়া বলেন বা আমাদের এই যে টেলিভিশন চ্যানেলগুলা বা বিভিন্ন পত্র পত্রিকা ওনাদের কাজ কি আসলে মানুষকে কিছু দেওয়া জানানো সচেতনতা তৈরি করা আমরা এই বিষয়টিতে আসবো একজন দর্শক অপেক্ষায় আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো সেটা জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলেন সমস্যা বলেন হ্যাঁ আপনার সমস্যা কি বলেন সমস্যা হলো কমরে বেটা হুম কোন জায়গায় এলে পাবো আচ্ছা আপনি থাকেন কোথায় আমি তো থাকি মন্ডলপাড়া আচ্ছা এটা কোথা মন্ডলপাড়া কোন জেলা ভাই এটা হলো গাজীপুর গাজীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে দেখাতে চাচ্ছেন এই তো হ্যাঁ আচ্ছা টিভি স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোড ডিপিআরসি হাসপাতাল আপনার যারা আছেন আত্মীয় স্বজন বলেন ওই নাম্বারটা রেখে দিয়ে শ্যামলী রিং রোডে ডিপিআরসি হাসপাতালে আসলেই আমাকে দেখাতে পারবেন জি জি শ্যামলী ডিপিআরসি হাসপাতাল ডিপিআরসি হাসপাতাল ঢাকা নাকি জি ঢাকা ঢাকা শ্যামলী ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা ভাই আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম অ্যাকচুয়ালি যে ডিজিজগুলো হয়ে থাকে বেশ সময় লাগে ভালো হতে সেই ক্ষেত্রে যদি কম্বিনেশন করা যায় যে মেডিসিন চলবে সাথে রিহ্যাবিলিটেশন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রগনোসিস বা রোগের ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হয় অবশ্যই যে এই রোগগুলো আসলে দীর্ঘমেয়াদী যে কোনো ডিজেনারেটিভ রোগ বলেন বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এগুলার মূলত আসলে ninety two ninety five percent treatment হচ্ছে পুনর্বাসন বিভিন্ন থেরাপি বিভিন্ন অ্যাক্টিভিটিস পাশাপাশি আপনার সাব মেডিকেশন হ্যাঁ ওষুধেরও প্রয়োজন আছে তো এই জন্য আমরা বলি রিহ্যাব টিম রিহ্যাবিলিটেশন টিম এখানে নিউরোলজিস্ট তার ভূমিকা পালন করবে সে ওষুধ যা দেওয়ার দিবে ফিজিক্যাল থেরাপিস্ট তার ভূমিকা পালন করবে অন্যান্য যারা ডিসিপ্লিনারি ডাক্তার আছেন তারা তাদের কাজ করবেন তো এই কম্বিনেশন ট্রিটমেন্ট যদি রুগীকে দেওয়া যায় এবং সর্ব লেটেস্ট ট্রিটমেন্ট লেটেস্ট ডাটা যদি রুগীকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে রুগীর রেজাল্ট আসে ভালো এবং আমি দেখেছি যে ডিটোরিয়েট করেছে যেমন মায়োপ্যাথি রুগী মোটর নিউরন ডিজিজ রুগী একেবারে বিছানায় টোটালি আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে রেখে যখন ট্রিটমেন্ট দেই রুগী আবার হাঁটা শুরু করে কিন্তু আমরা এটা বলছি না যে রুগী ভালো হয়ে গিয়েছে বা ভালো হবে এটার জীবনও রোগ মানে খারাপ হবে না নো রোগ খারাপ হবে রোগ তার প্রগ্রেস তার এটা এটা ন্যাচারালি কাজই হচ্ছে আস্তে আস্তে ডিজেনারেশন হতে থাকে কিন্তু আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট রিহ্যাবিলিটেশন করতে পারি তার প্রমাণ হচ্ছে যে বিছনায় ছিল সে এখন হাঁটতে পারে এবং এই অনেক বড় ইমপ্রুভমেন্ট সেই ইয়াটা যদি আমরা ধরে রাখতে পারি তা তার লাইফ স্পান যেটা বা বয়স জরেন সে হয়তো পাঁচ ছয় বছর বা দশ বছর বেঁচে থাকতো সেটা তখন আরও বাড়ে আস্তে আস্তে বাড়ে ট্রিটমেন্টের কারণে সে অনেক সময় বাড়ে আরও পাঁচ ছয় বছর বেশি পায় দশ বছর বেশি পায় সে সে হয়তো শুয়ে থাকতো সে অন্তত নিজে কিছু ধরে হাঁটতে পারতেছে এই যে একটা অ্যাচিভমেন্ট এটি হচ্ছে আসলে ট্রিটমেন্টের মূল মন্ত্র এবং আমরাও কাজ করতেছি আমরাও তো দেখেন আমরা আগে আমরা বিভিন্ন স্টিমুলেশন ইউজ করতাম যেমন গ্যালভানিক কারেন্ট বা Russian current faradic current micro current আমরা বলি কি নার্ভকে স্টিমুলেট করার জন্য বিকজ এই ডিজিজগুলো most of the disease nervous system অথবা মাস্কুলার মাসেল ডিজঅর্ডার হয় তো আমাকে নার্ভকে সতেজ করা বা নার্ভ ইম্পালসটাকে মেনটেন করা সো এটার এখন ফ্রিকুয়েন্সি নিয়ে রিসার্চ হচ্ছে যে কোন রোগে কোন রোগীর কোন ফ্রিকুয়েন্সিটা ভালো রেজাল্ট আসতেছে তো এটা তো আসলে মানে একটা প্রগ্রেসিভ মানে রিসার্চ ওয়ার্ক এবং যত পৃথিবী চলতে থাকবে তত নতুন নতুন আপডেট আসবে এই যে এতটা উন্নতি হয়েছে এবং আমি আমার প্র্যাকটিসে ডেইলি প্র্যাকটিসে আমি যেটা দেখি যে অনেক ওয়েল আপ ফ্যামিলি তাদের প্রচুর টাকা পয়সাও আছে কিন্তু মানে শুধু হয়তো একজন নিউরোলজিস্টের আন্ডারেই সে আছেন কিন্তু এই যে ফিজিওথেরাপি করে যে কতটা তার ভালো হতে পারে সেই বিষয়টা সম্পর্কে একেবারেই কোনো ধারণা নাই রিহ্যাবিলিটেশন কি এটার যে দরকার আছে এবং সে যে আদৌ এটাতে অনেকটা উন্নতি লাভ করবে সে বিষয়ে ধারণা নাই আসলে এটা ডাক্তারদেরও সচেতনতা দরকার মোটিভেশন দরকার আন্তরিকতার দরকার আছে আপনার একটা রুগী আপনি রুগী দেখবেন রুগী যদি কোনো উপকার না হয় এটা আপনার কাছে খারাপ লাগার দরকার আছে হ্যাঁ আপনি যদি আপনার রুগীটা ভালো হচ্ছে না আমি বলবো না যে সব সব রুগী ভালো হয়ে যাবে কোনো সুযোগ নেই আল্লাহ আপনাকে আমাকে যে জ্ঞান দিয়েছে আমরা এর বাইরে কিছু করতে পারবো না কিন্তু আমার জ্ঞানের সর্বোচ্চ যখন আমি পারবো না ব্যবহারটা তো আমরা করব হ্যাঁ। যতটুকু পারা যায় তার জন্য করার এবং সেই ফ্যাসিলিটিস তো আছে শুধু জানানোটা দরকার যে জানলে সে কিন্তু সেটা নিতে পারে এবং জানানোর পর দেখছি হ্যাঁ তারা যাচ্ছে এবং ইমপ্রুভও হচ্ছে হ্যাঁ। আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন উত্তরা থেকে বলছি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন ম্যাডাম আমি মোহাম্মদ গিয়াসুদ্দিন উত্তরা থেকে বলছি হ্যাঁ বলেন আমি স্যারকে বলতে চাইছি আমি ইউরিক অ্যাসিডে মানে ভুগছিলাম অনেক আজকে দুই আড়াই বছর আমি স্যার ওষুধ খেয়েছি মানে কন্টিনিউ ডাক্তার যে ইকবাল স্যার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে বা অন্যান্য ডাক্তার দেখেছি তারপর দশ থেকে বারো জন তো স্যার আমি খুব ভালো আছি এখন ইউরিক অ্যাসিডটা কিন্তু আমি নাম আছে যে আপনি তুললো যে পড়াটা ওই বসাটা বসতে পারি না এমনকি ওয়াশরুমে বসতে পারি না সব ডাক্তার একই কথা বলে মসজিদে আপনি চেয়ারে ইউজ করেন আর ওয়াশরুম হাইকমান্ড ইউজ করেন এছাড়া স্যার আমি সবই ভালো আছে এখন শুধু সমস্যাটা শুধু হাঁটু ভাঙ্গি বসতে পারি না স্যার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন আমাকে একটা সমাধান দেন জিনিসটা জি জি জি আমি আপনার কাছে যাব নাকি আমাকে একটা সমাধানটা একটু দেন প্লিজ স্যার জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনার ইউরিক অ্যাসিড ওনার বেড়েছিল এখন ওনার একটি কষ্ট যে উনি হাঁটু ভেঙে ফোল্ড করে বসে নামাজ পড়তে পারে না ওনার হ্যাপিনেসটা নাই উনি নিচে বসে টয়লেট করতে সমস্যা হয় ফোল্ড করা যায় না এবং ডাক্তার সাহেবরা বলেছে যে আপনি চেয়ারে বসে পড়েন হাইকমোড ইউজ করেন নামাজ চেয়ারে বসে পড়েন উনি এটা থেকে বের হয়ে আসতে পারে আলহামদুলিল্লাহ আমরা বহু রুগীকে এই অবস্থা থেকে বের করে আনতে পেরেছি তো সেটার জন্য আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে হয়ে যাবে সে কথা আমরা বলছি না বাট হওয়ার সম্ভাবনাই বেশি অনেক রুগী হয়েছে এখন চেয়ার বাদ আলহামদুলিল্লাহ ঢাকা শহর কি সারা বাংলাদেশে ইভেন কি সারা পৃথিবীতে চেয়ারের সংখ্যা কমে আসছে মসজিদে আপনি খোঁজ নেন এটা আমার কথা না আপনারা যারা মসজিদের ইমাম আছেন বা মোয়াজ্জেন যারা মসজিদ কমিটিতে আছেন তাদের সাথে কথা বলেন মসজিদের চেয়ার চেঞ্জ হচ্ছে এখন চেয়ার কমে আসতেছে ইউজ ব্যবহার বন্ধ হচ্ছে কারণ ইম্প্রুভমেন্ট রুগী এখন আর চেয়ার লাগে না তো এটা আপনি ট্রাই করতে পারেন পুনর্বাসন ট্রিটমেন্ট আপনি আপনার মতো করে আপনার এলাকায়ও ভালো কোনো একজন ডিসেবিলিটি বা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞকে দেখে আপনি বিভিন্ন থেরাপি এক্সারসাইজ ট্রাই করেন আল্লাহ আপনাকে হয়তো মুক্তিও দিতে পারে আর আমাদের সাথে দেখা করতে পারেন বা আমাদের এখানেও ট্রাই করতে পারেন এটা আপনার উপর নির্ভর করে আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলছিলাম কত ধরনের মডালিটিস আছে আমরা যে থেরাপি দিচ্ছি এবং অনেক ইম্প্রুভ হয় সেগুলোতে যেগুলো কঠিন কঠিন রোগ আছে আমরা যেগুলো নিয়ে কথা বলছিলাম আরও একটা রোগ আছে গুলেনবারি সিনড্রোম সেটা তো যে কারোই হতে পারে যে কোনো বয়সে একটা ভাইরাস দিয়ে যেহেতু হয় সুতরাং এরকম একটা রোগ যখন হয়েই যাবে তখন আসলে আমাদের বিচলিত না হয়ে কি করা উচিত আপনাকে ধন্যবাদ আসলে মানুষ জানে না বা এখন কিন্তু মানুষ অনেক ইমপ্রুভ বা জানে সচেতনতা বাড়ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা পরেও মানুষ হ্যাঁ মানুষও জানতে চায় তা যার কারণে এখন এই রোগগুলা যে একটা ভালো জীবন পাওয়া যায় হ্যাঁ একটা হচ্ছে মানুষ ও রোগ হয়েছে ওকে মারা যাব তা এখন মারা তো আপনি এই মুহূর্তে যাচ্ছেন না কারণ সব রোগ মানে একটা মানুষ মারা যেতেও দশ পনেরো বিশ বছর লেগে যায় তো আপনি কি বিছানায় পড়ে থাকবেন সাইকোলজিক্যালি সে অলরেডি ডিপ্রেসড এবং রোগের প্রগ্রেশন তো থাকতেই হতে পারে হতেই থাকে একটা সুস্থ লোক ধরেন তার কোনো রোগ নাই শরীরে সে কি হঠাৎ মারা যাবে না মারা যেতেই পারে তো আমি যদি রুগীকে আগেই মেরে ফেলি কথা বলে বা এমন কোনো ইয়া করে তা এটা তো আসলে ডাক্তারের কাজ না ডাক্তারদের কাজ হচ্ছে ট্রাই টু বেস্ট ওয়ে যে কিভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো রাখতে পারি পৃথিবীতে চেষ্টা করা তো চেষ্টার মধ্যে আসলে যেমন বলছেন বিভিন্ন ডিজিজ গুলিয়ান সিন্ড্রোম বা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা এনি ডিসেবিলিটিস প্রত্যেকটা রুগীকেই কিন্তু রিহ্যাবিলিটেশনের মাধ্যমে অন্তত যতদিন বেঁচে থাকে তার লাইফ স্থান বাড়ানো সম্ভব তার কোয়ালিটি অফ লাইফ অবশ্যই সম্ভব এবং তার প্রমাণ আমাদের ডিপিআরসি হাসপাতাল আমরা গুলিয়ানবেরি সিন্ড্রোম আমরা অনেক রুগী আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ হেঁটে চলে গেছে স্টিল রুগী আছে আমি চ্যালেঞ্জ আমার বহু ভিডিও দেওয়া আছে ইউটিউব ফেসবুকে রুগীদের কথা এটা আমার কথা না যে তারা হ্যাপি তারা ভালো হয়ে গিয়েছে এখান থেকে এটা আরো দশ বছর আগে সম্ভব ছিল না বাংলাদেশে যে আমরা দেখি না এই রুগীদের জিবিএস হয়েছে বলছে তুমি চলে যাও বাসায় গিয়ে শুয়ে শুয়ে ব্যায়াম করো থেরাপি দাও সে তার লাইফটা শেষ এই এই ধারণা থেকে আমাদের সবাইকে বেরোয় আসতে হবে সবাই সবার রেসপেক্ট নিয়ে নিয়ে পেশা নিয়ে কাজ করবে প্রত্যেক ডাক্তার তার পেশার থাকবে এবং টিম ওয়ার্কের মাধ্যমে এবং আমাদের প্রয়োজন হলে আমরা কথা বলতে পারি যে ভাই এই রুগীটা এই অবস্থা আমার এই অবস্থা আমি ওষুধ দিয়েছি আপনি এটা ট্রাই করে দেখেন বা আমরা হেল্প নিতে পারি দিস ইজ টিম ওয়ার্ক আমরা তো সবাই আসলে ডাক্তারদের কাজ কি মানব সেবা সুস্থ রাখার জন্য এখন সুস্থ রাখতে গিয়ে যদি আমাদের প্রয়োজন আরেকজনের সাথে আমি কথা বলবো আমার অন্য কলিগের সাথে কথা বলবো অন্য ডিসিপ্লিনারি ডাক্তারের সাথে কথা বলবো তার থেকে আমি জ্ঞান নিতে পারি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 অবশ বা এক পাশ প্যারালাইসিস কথা বলতে পারে না তার চোখের সমস্যা বা মুখ বেঁকে গিয়েছে হাতে শক্তি নাই হ্যাঁ এটা হয় সাধারণত মোটর ডিসেবিলিটিটা হয় মোটর ফাংশনটা কমে আসে সেন্সুরি ওকে থাকে অনেক সময় সেন্সুরিও সমস্যা হতে পারে পসরা পায়খানা সমস্যা দেখা দিতে পারে তো যে লোকটা ভালো ছিল আগের দিনও পরের দিন সে হাঁটতে পারে না চলতে পারে না কিছুই করতে পারে না তার ওই সময় মেডিকেল ম্যানেজমেন্ট বলতে যেটা আমরা বুঝাই সাম মেডিকেশন নিউরোলজিক্যাল ওষুধ অনেক সময় হার্টের ওষুধ কার্ডিওলজিস্টরা দেখেন বা মেডিসিনের ডাক্তাররা দেখেন তা ওনারা কিছু ওষুধ দিয়ে থাকে এবং এটার বাকি সব ট্রিটমেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন যদি ওই দিন থেকেই শুরু করা যায় এবং প্রপার হাসপাতালে রেখে তো দেখা যায় এক থেকে দুই মাসের মধ্যে রুগী মোটামুটি হাঁটা চলাফেরা আবার শুরু করে তো পরে থাকার মূল কারণটা হচ্ছে উনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পায় নাই বা জানে না বা কোথায় যেতে হবে বা সব সময় যে রোগী এই আমরা বিরতির আগে বলছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় গেলে সে প্রপার ট্রিটমেন্টটা পাবে আসলে প্রপার প্লেস প্রপার টাইম সবই ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি কারণ সবাই সবকিছু করতে পারে না সবার দ্বারা সবকিছু সম্ভব না সবার সব হাসপাতাল সব ডাক্তার সব রোগের চিকিৎসাও করে না তো রুগীরা হয়তো ভুলবশত বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর্থিক সমস্যা শেষ হয়ে যায় যখন ফান্ড আর থাকে না সে আর এক পর্যায়ে জানে কিন্তু তারও হয়তো ফান্ডের আর সমস্যা সমস্যা হয় আবার অনেকে ফান্ড থাকলে সময় পারে না কারণ রুগী তো নিজে নিজে হেঁটে যেতে পারে না কারণ সে তো প্যারালাইজড তার আত্মীয় স্বজন নিয়ে যেতে হবে বা ছেলে মেয়েরা তারা হয়তো সময় দিতে আর পারে না কারণ বাবার পিছু অলরেডি এক বছর সময় দিয়ে ফেলেছে তাদের তো লাইফ আছে ঠিক না তো এই জন্য আমাদের জানতে হবে আমি আর আগে বলছিলাম প্রত্যেকটা জিনিসই কোথায় যেতে হবে এই রোগগুলা কে কে ট্রিটমেন্ট করে কয়টা ট্রিটমেন্ট কি জাতীয় ট্রিটমেন্ট কাদের অ্যাচিভমেন্ট কি কতগুলো রোগী ভালো হয়েছে এগুলো আমাদের এখন রিভিউ দেখতে হবে সবাইকে বুঝতে হবে বুঝে ট্রিটমেন্ট করতে হবে যা কিছু হোক ওনাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে রিহ্যাব করা যায় এখনও আমরা আশাবাদী যে উনি হয়তো আগের চেয়ে ইম্প্রুভ হবে আরও চলাফেরা করতে পারবে অন্তত ধরেন হয়তো কারো হাঁটতে পারতো না শুয়েছিল সে হাঁটতে পারবে বা চলাফেরা করতে হয়তো সে হাতের ফাংশনটা নাও আসতে পারে বা অল্প আসলো it depends on but rehabilitation এমন একটা ট্রিটমেন্ট পদ্ধতি যেটা মানুষকে প্রায় স্বাভাবিক জীবনের কাছাকাছি নিয়ে আসে এই দর্শকের যেমন প্রশ্ন থাকতে পারে আরো যে এক বছর তো অলরেডি পার হয়ে গেছে এখন যদি শুরু করে তাহলেও কি একই রকম ভাবে সে ভালো হতে পারবে কিনা বা প্রগনোসিসটা তেমন হবে কিনা হ্যাঁ অবশ্যই তবে হতে পারে বাট হতে পারে কিছুটা ধরেন আমরা যদি এক মাস দুই মাসের মধ্যে পেতাম যে রেজাল্টটা আনা সম্ভব ছিল সেটা হয়তো এখন কম আসবে বাট কিন্তু এই মানে এই নয় যে কিছু হবে হ্যাঁ সময়টা বেশি লাগতে পারে কারণ এখানে ধৈর্য রাখাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্ট্রোক বা যারা প্যারালাইসিস গ্রস্ত রোগী বা শারীরিকভাবে ডিজেবল হুইল চলতে হয় বা আরেকজনকে অবলম্বন করে বা লাঠি দিয়ে হাঁটতে হয় তাদেরকে ন্যূনতম তিন থেকে চার মাসের প্ল্যান করতে হবে পুনর্বাসনের জন্য সেক্ষেত্রে তিন থেকে চার মাস হসপিটালে থাকারও প্ল্যান করতে হবে যদি এইভাবে করে রুগী আসে প্রত্যেকটা রুগী রেজাল্ট আসে ইনশাল্লাহ আমাদের এখানে তো আমরা প্রায় রুগী রিভিউ দিচ্ছি ইউটিউব ফেসবুকে আপনারা দেখেন হয়তো বা রুগীরও দেখে যে রুগী রুগীর কথা বলে সে আসলে কি ছিল বর্তমানে কি তো এটা হচ্ছে কি কি জন্য রুগী এখানে যে শুধু কেবল আমাদের সাকসেসনেস ব্যাপারটা তা না এখানে রুগীর রুগীর নিজের চেষ্টা চেষ্টা থাকতে হয় রুগীর লোকজনের লোকজনের ইনফ্লুয়েন্স থাকতে হয় সময় দিতে হয় এরপরে ইকোনমিক্যাল ব্যাপার এখানে জড়িত সব মিলেই আসলে একটা অ্যাচিভমেন্ট আসে তারপরেও আমি বলবো যে আমাদের দেশে কিন্তু খরচ ফিজিওথেরাপি করতে রিহ্যাবিলিটেশন করতে যে খরচ সেটা কিন্তু বাইরের অনেক উন্নত দেশে যে খরচ তার চেয়ে অনেক কম অবশ্যই এটা শুধু ইন্ডিয়া ছাড়া পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে খরচ অনেক কম আর ইন্ডিয়ার খরচের সাথে আমাদের খরচ কাছাকাছি একই রকম তবে যে যেতে ওখানে প্লেন ফেয়ার আছে আপনার হোটেল খরচ আছে আসা যাওয়ার অনেক খরচ আছে দেখা যায় যে আমাদের থেকে দ্বিগুণ খরচ ওখানে পড়ে যায় কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনা আপনি যদি সাবকন্টিনেন্টের কথাই বলেন ইভেন কি মালদ্বীপ আপনি মালদ্বীপের কথা বলেন আমাদের পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে থাইল্যান্ড সিঙ্গাপুর বা যে সকল দেশে বাংলাদেশের লোকজন যায় যারা যায় তারা জানে ট্রিটমেন্ট খরচ তাদের তুলনায় আমাদের কত কম সো তারপরেও হয়তো আমাদের রুগীদের হয়তো আর্থিক সামর্থ্য থাকে না তো এটা হয়তো ইম্প্রুভ হচ্ছে ইনশাল্লাহ দেখা যাক আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি জয়নাল আবেদিন ওয়ালাইকুম আসসালাম আমি জয়নাল আবেদিন খুলনা রূপসা থেকে বলছিলাম জি দর্শক সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যারের পিছনে যে ছবিগুলো দেখা যাচ্ছে ওই ছবির যে বাম পাশে যে পিঠে ব্যথা আমার ঠিক ওই রকমেরই দীর্ঘ প্রায় চার পাঁচ বছর ব্যথা মাঝে মধ্যে একটু ব্যথার ওষুধ খাইলে কমে যায় আবার কিছুদিন পরের থেকে আবার শুরু হয়ে যায় একটা জায়গায় একটা জায়গায় জি জি বাম পিঠের বাম পাশে যে একেবারে সারের পিছনে ছবিটা ঠিক ওই ওই জায়গায় আমার সবসময় গোল হয়ে ব্যথা করে আচ্ছা বুঝতে পেরেছি আপনার বয়স কত কি করেন স্যার আমার বয়স হচ্ছে বত্রিশ বছর আমি একটা দোকানে মানে আমার নিজের দোকান আছে ওখানে আমি একটু ভারী কাজও করতাম আগে রড রড টড এইগুলোরই ব্যবসা তা রড অনেক সময় উঠে স্কেলে ওজন করতাম আগে এগুলো ব্যথা ছিল না কিন্তু অনেক মানে পিঠে অনেক সময় টান খাইছি এখন ওইখান থেকে ব্যথাটা হয়েছে কিনা আমি কোনো সময় থেকে মানে চেক টেক করাইনি না না আপনি একজাক্ট ধরেছেন আপনার ওই কাজের থেকে হয়েছে এটা হয় সামনে ঝুঁকে হঠাৎ রড টান দিয়েছেন বা কাজ করতে গিয়ে নিজে ধরতে গিয়েছেন এটা মাসেল পুলিং করেছে একটা স্পেসিফিক পয়েন্টে পুল করেছে এটা নিয়ে আপনি এত হতাশের কিছু নাই আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যায়ামগুলো দেখবেন দেখবেন পিঠের ব্যায়াম আছে অনেক ব্যায়াম দিয়েছি আমি ব্যাক স্ট্যান্ডেনিং এক্সারসাইজ বলি আপনি একটু ব্যায়ামগুলা এটা আমার ফেসবুকে এবং ইউটিউবে দেওয়া থাকবে লাইভটা আপনি ওই কথাগুলো মনে রাখবেন আপনি পরবর্তীতে আবার যেমন ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এরপরে হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ তারপরে হচ্ছে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ এই কয়েকটা এক্সারসাইজ আপনি শিখে এগুলা করেন এবং ওই যে পয়েন্টটার কথা বলছেন যেটা আমার পিছে বলছেন যে যে জায়গাটা ওই জায়গাটাতে কিছু ব্যথার মলম কিনতে পাওয়া যায় যেমন ক্লোফেনাক জেল বা ন্যাপ্রোকজেন জেল যে কোনো ফার্মেসিতে কিনতে পারবেন ওইখানে কাউরে দিয়ে হালকা করে মালিশ করে একটু গরম শেক দিবেন নিয়মিত আরও এক্সারসাইজগুলো করেন আর কিছু অ্যারোবিক এক্সারসাইজ আছে যেমন হাঁটা হালকা জগিং তারপরে হচ্ছে আপনার সাঁতার কাটা এগুলো পাশাপাশি করার চেষ্টা করেন যদি এতেও না যায় তাহলে আপনাকে অত একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখিয়ে আপনাকে ওখানে থেরাপি চিকিৎসা নিতে হবে ওই পয়েন্টটাতে করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের সমস্যায় তো পড়েই থাকি বাদ ব্যথায় সবাই ভুগছে সামগ্রিকভাবে আমরা বাদ ব্যথা থেকে মুক্ত থাকার জন্য আমাদের লাইফস্টাইলে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে কেমন হওয়া উচিত আমাদের লাইফস্টাইল আপনাকে ধন্যবাদ আসলে যে কোনো ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা বলে কয়ে আসে না আসতে পারে কিন্তু কিছু জিনিস আমরা জানি যেটা যেমন আমরা বলছি বারবার আর্গোনমিক্যাল ভুল বা চলার কাজের চলা ফেরায় বিভিন্ন ভুল যেমন উনি ওই যে জি এটাই আমি বলতে চাই ওজন টানতে গেলে ওজনটা উঠিয়েছেন কিন্তু কিভাবে সেটা হলো কথা হ্যাঁ, উনি হয়তো জানতো না অনেক হালকা কিছু তো উঠানোর সময় এমন হয়ে যেতে পারে এক্স্যাক্টলি খুব ভারী কিছু উঠায়নি হালকা তারপরে কিন্তু এমনটা হয় হ্যাঁ মেল অবস্থানের কারণে হয়তো হতে পারে জন্য আমাদের কিছু এডুকেশন জানতে হবে যে আমরা বসবো কিভাবে খাওয়ার নিয়মটা কি কাজের ক্ষেত্রে কিভাবে কাজটা করব বিশেষ করে অকুপেশনাল হ্যাজার্ড যেগুলো হচ্ছে এইটাই আমরা মিনিমাইজ করার চেষ্টা করি এই মানে। দর্শকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এটা তো তার অকুপেশনাল হ্যাজার্ড অকুপেশনাল হ্যাজার্ড তো এই জিনিসগুলো আমাদের একটু সবাইকে জানতে হবে প্রচুর এখন ডাটা দেওয়া আছে ইন্টারনেটে সহজে পেতে পারে মানে বসা শোয়া যে অকুপেশনে কাজ করছে সে সেই অকুপেশনের নিয়মটা জেনে নেবে জি এটাই আমি বলতে চাচ্ছিলাম তাহলে তাকে জানতে হবে যে সেই অকুপেশনে অকুপেশনটা সে যদি চালিয়ে যায় চালিয়ে তো যেতেই হবে কেননা এখানে রুটি রুজির একটা ব্যাপার আছে সুতরাং সঠিকভাবে সেটা কিভাবে করা যায় সেটা তাদেরকে জানতে সেটা জানা এবং পাশাপাশি লেটেস্ট আপডেট হেলথ টিপস জানা সবার উচিত মানে কারণ রিসার্চ হচ্ছে আমরা ডাক্তাররা রিসার্চ করে করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি যে নতুন কি টিপস আসছে যেমন সিজন ওয়াইজ এখন কিন্তু